গুড মর্নিং আমি doctor Tusharkanti Ghosh of Ghosh ENT foundation Salt Lake আমি আজকে হোর্সনেস গলা বসা নিয়ে কতগুলো কথা বলবো গলা বসাটা কখনো কখনো খুব ইম্পর্টেন্ট খুব সিরিয়াস কখনো কখনো সিরিয়াস নয় গলা বসে যাচ্ছে হঠাৎ করে আজকে রাতে আপনি প্রচুর ঠান্ডা খেলেন প্রচুর শীত চেঞ্জ করলেন কালকে গলা বসে গেল খুব সিরিয়াস নয় কিন্তু আপনি যদি তার ট্রিটমেন্ট না করেন বা অনেকদিন ধরে গলা বসে যাচ্ছে আন্দাজে আপনি একটু হোমিওপ্যাথি করে যাচ্ছেন বিপদের মানে ভেতরে ভেতরে আপনার বড় রোগের বাসা বাচ্চার আপনি আন্দাজে ট্রিটমেন্ট করেছে ওটা করবেন না কখনোই ভোকাল গলা বসানাকে নিয়ে আপনার ইগনোর করার কোনো কারণ নেই গলা বসানা কি কারণে দেখুন আপনি ডায়াগনোসিস করুন আন্দাজে গলা বসছে তাহলে ভাই কিছু আমি ডাক্তার দেখাবো না ডাক্তারকে দেখান এবং পারলে একটা ছবি তুলুন কনফার্ম হন কারণ যে খালি চোখ অনেক সময় ডায়াগনোসিস মিস হতে পারে একটা ভোকাল করে ছবি তুললে আপনি কমপ্লিট ডায়াগনোসিস করতে পারেন সেটা অন্য ডাক্তারগুলো পরামর্শ দিতে পারবেন ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে ইউজ হবে আপনার যে আপনার এক্সাক্টলি কি ছিল কারণ কোনোদিন কে মনে রাখা সম্ভব নয় কিরকম ছিল আপনার আজকে যদি একটা ছবি থাকে আপনার খাতে তাহলে তার সেটা ফাইলে ডকুমেন্টেড হয়ে গেল আপনি ইন ফিউচার ছ মাস বা দু মাস ট্রিটমেন্ট করে বা পনেরো দিন ট্রিটমেন্ট করে আপনার সেটা কমলো কি বাড়লো আপনি তার এক্স্যাক্ট ফিগারটা দেখতে পাবেন যে আপনার একটা রেফারেন্স যে এটা ছিল আপনার এখানে আমি একটি পেশেন্টকে দেখলাম দেড় বছর আগে সেম জিনিস আজকে দেড় বছর বাদে দেখলাম সুতরাং মাঝখানে অনেক ট্রিটমেন্ট করতে বলছেন আমি বিরাট ট্রিটমেন্ট করি আমি একটু ওই ডাক্তারবাবুর কাছে যাই মানে একটু ওষুধ দেয় না যে পেশেন্ট ট্রিটমেন্ট কিসের ট্রিটমেন্ট কিছু বিরাট কিছু ট্রিটমেন্ট নেই এটা সুতরাং আপনি যে দেড় বছর ধরে একই রকম মাংস কমেনি সুতরাং বুঝতে পারছে মাংস কমবে না সুতরাং আপনার পরামর্শ মতো আপনার কোনো একটা পাশাপাশি খুব ভালো ডাক্তারি করেন এমন ডাক্তার করছে আপনি মাইক্রো লারিঞ্জিয়াল সার্জারি করে নিন গলাটা ভালো করুন কারণ হচ্ছে লং টার্ম ভোকাল করে মাংস রেখে রেখে এই আলসার এখান থেকে এই মাংস উল্টো দিকে এটা কন্ট্যাক্ট আলসার হতে থাকবে তো ভবিষ্যতে প্রবলেম হতে পারে সুতরাং আপনি কেন ফেলে রাখবেন আপনার গলাটা রোজ রোজ চেপে কথা বলা তো প্রবলেম হবে আপনাকে কতগুলো জিনিস দেখাচ্ছি আপনাকে বোঝানোর জন্য যে দেখুন আপনাকে যদি এরকমভাবে ব্যাপারটা বোঝায় দেখুন একটা সিম্পল মাংস কখনো হার্ড মাংস থাকে ছোট্ট মাংস কিন্তু কিছুতেই কমবে না আপনাকে এটা আলটিমেট রিমুভ করতে এবার দেখুন এই মাংসটা কাটতে থেকে আমি যদি ভোকাল করে মাসের হ্যান্ডে কেটে দিই তাহলে কিন্তু গলাটা চিরকালের জন্য খারাপ হয়ে যাবে তো কি করতে হবে এরকম সুন্দর করে কাটা হবে সেটা আপনি যেভাবেই করুন যাতে পাশাপাশি কিছু ইঞ্জুরি করবেন না তো এমনভাবে কাটতে হবে যাতে পাশে কোনো ইঞ্জুরি হবে না তাহলে সেটা হচ্ছে বেস্ট এটা ভাইব্রেটিং সার্ভিস মিনিমাম ইঞ্জুরি এবং গলা হবে একদম ক্লিয়ার গলা এরকম একদম ঝকঝকে গলা পাবেন আবার দেখুন আপনাকে একটা সিস্টার বক্তব্য বললাম দুদিন একটা আগেই আমি পেশেন্ট পেলাম খুব দুঃখ করে এসছে একটু আগে জানতাম না তো আপনাকে বলে এসেছে কিন্তু দেখলাম যে দেখুন এই যে সিসটা আমি কিভাবে করছি আমি ল্যাটারাল সার্ফেসে ইনস্টেন্ট দিচ্ছি এটা ফোনো মাইক্রোসাইজ বলি কিন্তু ভাইব্রেটিং সার্ফেসটা কিন্তু আমি ইনট্যাক্ট রেখে দিচ্ছি বাঁচিয়ে তাতে কি হচ্ছে আপনার এইটা কিন্তু সব ইনট্যাক্ট হয়ে গেল গোলাটা কিন্তু অ্যাবসোলুট নয় হ্যাঁ এটা একটা ডিসাইড আছে কি রেকারেন্সের চান্স থাকে সেই জন্য একটুখানি সামান্য একটু পার্ট কেটে দিয়ে এরকম জাস্ট এরকম না লাগে এরকম না একটু গ্যাপ থাকবে যাতে সিস্টিক ফর্মেশনটা আবার হবে না তো সামান্য একটু পোর্শন আপনি এইটুকু পোর্শন একটুখানি কেটে দিয়ে এইটা না লেগে এরকম গ্যাপ করে দিন কারণ হচ্ছে আদারওয়াইজ সিস্ট ফর্মেশনের চান্স থেকে যায় তো এবার দেখুন তো এই হচ্ছে আমরা কতগুলো জিনিস আপনাকে এক্স্যাক্টলি বললাম যে তার মানে প্রপার ট্রিটমেন্ট যদি পলিপ একরকম আবার একটা পলিপ দেখাচ্ছি আপনাকে আপনার যদি এরকম পলিপ হয় সুতরাং একরকম সার্জারি হবে মাংসটা এরকম সাজাবে এটা মনে করো মাংসটা ভোকার ঘর থেকে বেরিয়ে গেছে সুতরাং এটা কোনোভাবেই কমবে না আপনাকে কাটতে হবে এবার আপনি মেশিনে কাটবেন লেজারে কাটবেন কোল্ড ইনস্ট্রুমেন্ট কাটবেন আপনি যদি কন্ট্রোল থাকে লেজারের চেয়েও ভালো হতে পারে আপনার কোল্ড ইনস্ট্রুমেন্টে কিন্তু আপনার কন্ট্রোল থাকতে হবে সার্জারির উপর জ্ঞান থাকতে হবে যে আপনি ক্লিভেজ বুঝতে হবে যে কোন জায়গায় দেখুন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট বার করলেন কোনো ব্লাড বেরোবে না সুতরাং instrument is a tool not a technique techniques the main instrument control করছে কিন্তু মানুষ আপনি যদি লেজার দিয়ে যদি ভুলভাল মেরে দেন তাহলে মুশকিল সুতরাং যা দিয়ে করবেন সুতরাং ভালো করে করতে হবে সে কোবলেশন এখন আরও কোল্ড স্টিল এসে গেছে কোবলেশন কোবলেশনের সার্জারি অনেক বেটার লেজারে পাঁচশো ডিগ্রি টেম্পারেচারে অনেক সময় বার্ন হয়ে যায় আমাদের সাইডে তো কোবলেশনে বার্ন খুব কম হয় কল কোল্ড স্টিল মানে ইজিলি আপনাকে কাটতে হবে হ্যাঁ সুতরাং কখন দরকার হবে যখন ভাস্কুলার রক্ত জন্য চান্স আছে কখনো ক্যান্সারের মতো একটা চান্স আছে তো সেই সব জায়গায় আপনি অন্য কিছু ভাববেন আদারওয়াইজ আপনি জিনিসটা বুঝুন দেখুন এবং সম্পূর্ণ রিভিউ করতে হবে কমপ্লিটলি ভালো করে without any injury of the vocal cord this is the main আপনাকে এক্সট্রা পোর্শন অফ দি মাংস বা মাস বা সিস্ট রিমুভ করতে হবে ভোকাল কর্ডের সমস্ত সারফেসগুলো যত as soon as much as possible intact রেখে তবেই একমাত্র আপনি ভয়েসটা কমপ্লিট পাবে এবং সেম ডেতে আমরা সেম ডেতে পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই অপারেশন করে চার পাঁচ ঘন্টার মধ্যে বাড়ি পাঠাতে পাঠায় কেননা এর মধ্যে কোনো কাটাকাটি ব্যাপার নেই সিম্পলি এন্ডোস্কোপি করে মাইক্রো মাইক্রোস্কোপিক সার্জারি করে এরকম মাইক্রো সার্জারি করে পেশেন্টকে কয়েক ঘন্টার মধ্যে এটা মাইক্রো সার্জারি করে কয়েক ঘন্টার মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে পেশেন্ট বাড়ি চলে যায় এবং সেম ডেতে এইট্টি পার্সেন্ট গলা ঠিক হয়ে যায় ভয়েস রেস করতে বলা হয় না কম কথা বলতে বলা হয় এবং একুশ দিন এপিথিলের যে একুশ দিন হিলিং প্রসেস থাকে একুশ দিনের মধ্যে নর্মাল গলা নর্মাল গলা চলে আসার কথা আপনার যদি এই ব্যাপারটা নিয়ে কোনো উপকার হয়ে থাকে যে জিনিসটা সম্বন্ধে আইডিয়া পাবেন আপনি সুতরাং গলা বসছে অনেকদিন ধরে একুশ দিনে বেশি হয়ে যাচ্ছে গলা বসা আপনি আপনার লোকাল কোনো ডাক্তারবাবুর কাছে দেখান যদি সম্ভব হয় একটা ভালো করে ভোকাল করে ছবি তুলে নিন ঠিক আছে ডাক্তার যদি ট্রিটমেন্ট নিন ডাক্তার পরামর্শ নিন আপনার যদি ভালো লাগে আপনার এই হোর্সেস ভয়েসের বক্তব্যটা আপনি লাইক করুন আমার বিভিন্ন রকম আমি এরকম ইউটিউবে কিছু কিছু জিনিস বলে আমি ভালো লাগে যে জিনিসটা সম্বন্ধে বোঝালে অনেক কেউ অনেক কিছু বুঝতে পারে যারা দূরে আছে তারা আমার কাছে আসতে পারে না যারা তারা বোঝানোর জন্য বুঝবে ব্যাপারটা আপনি তাহলে সাবস্ক্রাইব করুন বিভিন্ন রকম এই সব মেডিকেল সংক্রান্ত আইডিয়া পাওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন